সি কিতা কো রব্বা তুমি কিতা আবার বিয়া করছো নি আরে বাবা আমার ফুরি কুত্তা একটি বুঝছো নি তাই মুখে দিস আওয়াজ আর না মন হলাম একটু মায়ের না তাই রে দেই এ লাগে কি আব্বা তুমি বিয়া হইল তাই নি ওই গো মাই এরে বাপি সাহেব একটা দায়িত্ব আছে নি বেটি তুমি যাও তোমার মারা লিয়ে ঘরে যাও ঘরে যাও ঘরে যাও যাও বড় বাবা রটাও না যাও যাও ও বেটা ধামা তুমি বেশি ট্রেনিং বেরিং করিও না বুঝছো দেখছো নি বুড়ুমিয়া করছে কিতে হ্যাঁ আর ওখান বিয়া করিয়া লইয়া আসছি কিন্তু আমার সম্পত্তির বাঘ বইল কোন আমি কিথা যে করতাম যাই যে কোনোভাবে হইলেও ই বেটিরে সংসার তো আউট করতে হইবে তোমার কিতে হইছে কিতে হইছে ও মায়া তুমি না হইলে নাই তুমি এতিম এখন আছে পুরির দামান আছে এই বাটপারি তুমি আমার লগে বললাই ধরো এটা বাটপারের কিতে হইছে ফুলি আর ফুলির দামান ছাড়া তো আমি দুনিয়াতে এতিম হ্যাঁ, এখন কিন্তু তুমি আছো লাগবো আরে হুন্ন বুড়ো মেয়ের একটা ইজ্জত আছে বুড়ো মেয়ের জীবন যাইব কি কিন্তু জবান যাইতো নাই ওই ওই তোমার যে ইজ্জত আছে আমি বুঝলাম তো তোমার যে ইজ্জত আমি খুব ভালো করে বুঝলাম এরে হুনো একটা কথা খান খুলিয়া মনে রাখিও তোমার যে দামান আছে এগুলো কইবা আমার নজরে পড়তো না কারণ এগুলো দেখিলে আমার গাত জ্বলে আরে ঠিক আছে দামান রাখবো তোমার চোখের সামনে পড়তো না তুমি খুশি নি ওই এবলা আমি খুশি শুনো আমি সংসারে কোনো কাম করতে পারতাম না আমি ফাউল ফাউ তুলিয়া ভাত খাইমু আর তারা এরকম কাম করতো এর তুমি কাম করতে হয় না তুমি ফালঙ্গ বইবাই তোমার ফালঙ্গ না বাদ দিব তুমি ফালঙ্গ বইয়া খাইবাই এরে দেখি আবার এই সংসারের জন্য আমার বান্দি খাটা লাগে না তুমি বান্দি কাম করতে হয় এরে তুমি উঠো সাই দেখি তুমি কিলা বইয়া খাইতে এরে ওলা বসালি এরে দেখি তোমার বাদ দি ও সিন্দার রে ও জাতি রে ওলা খাইবে না নি না যেমন একটা শব্দ করলাম আবার হাউসাই তুই টান দিবা সমান যাচ্ছ না হ্যাঁ তোর বাপে যে বেটি বিয়া করি আনছি ও বেটিরে দিও তোমার জেনে লুয়া যা আর তুই তোমার জেনে দরকার নাই তো তো ই কিতা হো আব্বাই মাত্র খালকে নয়া বেটি বিয়া হই আনছে নি বেটি কিতা মানজি বনি ও মাই মাই মাই গো হুল্লানি তাই মাতে মানজিতো না কানে মানজিত না কানে হে বুড়া বেটার কাছে বিয়া বৈশার মানজিতে না তাই নানি ও বেটি ডাতে ও বেটি মানজুক যা এই বেটা বসিলালি তুই খালে বেটি বেটি করো জি ও কইরা মা কিউ আপনি যে বিয়া করি আনছেন ও তানার কথা কইরা শুন ইজ্জত দি মাতি ইইলে তোর হড়ি হড়ি আমার কিলা মাথা লাগে তুই জানিস নানি ফুলুকা এন কি আমার আসল হড়িনি মানজি কই বেটি কিতা কইলে কিতা কইলে হাঙ্গার বেটি এ যদি ಆರಿತ್ತಾ ಹುನ್ನಿಯರೆ ಗಟ್ಟಿ ಗುಟ್ಟಿ ಬಂದ ಗಂಟು ಬಳಿ ಚೀಟಿ ಗೇವಿ ই কি দেখো আব্বা থান যদি গাঠি গুটি বান্ধিয়ে বাড়ি যান গিতে আমি কি দেখো ও উফা লাগাই দিলাম কি বুঝছনি তারপরে বাড়ি যাওয়ার কথা কই না জানি তে তুমি জান না রে খালি বেটি বেটি করিও না আরে রে হুনো তোমার হরি আম্মার চকুর সামনে তুমি পড়িও না চকুর সামনে পড়লে কিন্তু খুব অসুবিধা হইব কেনে তাই না আমার হরি আম্মা ইনো সমস্যা হইতো কেনে সমস্যা হইব কইলাম তুমি আর দেরি মাত মাতিও না তুমি দেন যে চেষ্টা করো আমি যাইরাম গিয়া पापा साइमन আমার হতা বহুত আমি বেটিয়ে লাগাইছে না তুই নি দামান্দর লাগে দেখবি খালি ফাটার লাগান চিল্লাই ওবা দামান ওবা মোসাই ওবা দামান তুমি খার লগে তো চিল্লা চিল্লি করো খার লগে চিল্লাইতাম গোমাই তোমার হৌরর লগে চিল্লাইলাম বুঝছো নি তুমি নয়া বেটি গোমাই তোমার দি বলে বেটা বাসন মাঞ্জাইতো আমি উঠে বেটারে কইছি দরকার লাগলে আমি বাসন মাঞ্জিম হরির দি বাসন মাঞ্জানে রইতাম না শুনো কিলা মাত গুড়াই আমাদের আমি যেমন কোনটা বুঝলাম না হোক চাই আমি কিটা খারাপ কইছি না তুমি খারাপ কইছো না হরি আম্মা ভাই আরো না আইলে কইবা মানে বাদ দিতে বুঝছেন আমি করে যাই আমার যে পেটে বুকে ধরছে ঘুমাই বাপ রে বাপ দামানি গাছ তো ছয় সাইড কি হিসাবে চলা লাগবে আইলে রে কোন নিজের ঘর বাড়ি নিজে চিনো না বিয়ার লগে লগে তো জামাইর লগে আইলে আর বেজাল হইল না ওখন জিগাই জিগাই বার কর মনে ওর সুবিধা আচ্ছা জিগারাম তুই উবা খালি বেবাটি বেবাটি খালি বেবাটি ওই আয় ওই আয় সামনে ভেবে সমস্যা এই ওই তো ওই তো সালাদ উপরে কইছে না নি কুমড়ালো ও বাড়ি মনে হয় ও আচ্ছা, বুড়ো মিয়া বুড়ো মিয়া বাড়ি দিবা রে রে বড়া তুমি খে আমার পরিচয় পরে জান ভাই না আগে খাও বুড়ু মিয়া খু বুড়ু মিয়া দেখি তা করতে আমি তানোর একমাত্র ফুরিদ দামান আমার টাইম কও কুচ্চ কবার থাকলে এ বিলকিস এ ব্যাপারটা কি তা কই এই মিয়া কাজলামি বন্ধ করো তাই যে সময় আমারে বিয়া করছুন কইছুন তানোর কেউ নাই কেউ নাই ও শুনার মাই আমার হুরু কি তার এখন খাম গাইল জুননি এই তো সিলা ওখানে বাই তো যায় বা খামাই গেছে খালি বাদ না গো বাদ না ও সামনে যে যাইয়া দেখ মাইলে জামাইছে বাড়ি কই মাই খালি কই মাই না গো তোমারও কপাল ঘুরছে ওই দেখো হ্যাঁ আপনারারে আমি বিষয়টা বাঙ্গিয়া করি ও দেখ নানি ও তাই হইলে আমার বই ও বুড়ো মিয়ায় তাইন দিয়ে বিয়া করছুন এরে বিয়া করার সময় কইছেন তার বংশ বুনিয়া তো কোনো কোন আই একলা তাই এরে আমি আমার বাড়ি না আমার জায়গায় বালা এ তুমি এরা খাদা এরা খাদা আমি না না এরা না না হয়েছে রে মা কি আর চাইলে কিতা বাসটা লইয়া যা বাবু বাস রাখতো নাই ও বাসে রানী কাতিয়া মালা বানাই নানি তোমার হরিরে চিন্তাইয়া গ্রহণ করিলাম কিতা হইলা তুমি ও দুলা ভাই ও ভাবি তোমরা জামাই লইয়া টানা টানি করো আর যাই করো আগে আমার বোন যে গড়ো তুলো এই বেটা দুলা ভাই ডাকস কিতা হে ই বেটি বেটিনি দেখি তোর হুরু হইবো ও বেটা হুরু কা গড়ো বনির জামাই তো নানি এমা আরু চল তো বাকে যে খান গটে যাক আমি কিছু হ্যাঁ। আর ওপরে আমি আমার মাইফি ফিরিদা তোমরা তোমরা করে যাও আমার কিন্তু কিতা করে শরীরে বেটা দামান বেটা সবাই আরে ভূত ও বেটা শুনো নানি ই বেটা খারে ডাকে দামান বেটা খাল না কিতাবা আমি ডাকরাম জেনে শুনো নানি আমারে ডাকরা নিবা তুমি ছাড়া এনো আর কোনো কুত্তা বিলাই আসেনি ও ভাই আও আমার খান্দা তাও কি তো হইছে ভাই ইনো গুন্ডা গুন্ডি করে রাখেনি ও বাবা রে পুত্রে ও নে

বাড়িতে কিবা করে দিলাই তো কি করো তো বড় সাহস ও বিলকিস ও দেখ তোর দামান দিয়ে আমার লগে কি জাত বেবাটি বেয়াদবি করে ওগো হুনো তোমার বাইয়া কইরা টান লাগে বলে আমি কি ফাতার বিড়ি আনতাম শুনছনি ফাতার বিড়ি লই আইলে কি তো তোমার মান ইজ্জত যাইব গিনি শিকারে টানলে একটা কথা আছে আমি কে টান লাগি আনতাম ফাতার বিড়ি ফাতার বিড়ি আনলে যে মান ইজ্জত যাইব ও আমার মান ইজ্জত আলা বাবা রে আমার ভুল হয়ে গেছে রে বাবা ও বাবা রে পুত্রে তোমার মনে হয় ভাওয়ার তোলাত বিষ করে নাই তুমি রাম করো আমার পাতার বিড়ি আমি মনে গিয়ে যাও আমি বুঝার এবার দামান না আমি বুঝার গুলাম তারা আমার কি অর্ডার দিলা আমার লোকে ফাতার বিড়ি নিয়ে এসো কি অর্ডার দিলে তুমি আমার খাইতে না ও আমার লক্ষ্মী সোনা রে মাইনা রে আমি তো আর সোনা সোনা রইলাম না আল্লাহ মালিক দেশা দেশা তাকো করে ভাই বললাম আমি কি তাকো এই রে আরে আমার দামান নারবু তুমি যদি দামান আর বড় হতে চিন্তা করতে তুই তো আজকে অত আমার কান্না লাগলো না রে অত কষ্ট হওয়া লাগলো না তুমি বেশারো আমি কই কি আমার কথা শুনলো খালা পড়িয়া হুকাইয়া খাটা হয়ে গেছে মনে হয় কুচ্ছু খাও না হে হয়েছে আমি খাই না তুমি খাইবা কিলা আমি দেখি নানি তুমি খাও না তোমার তো গরম মা আসলা না এখন তো আমি মা আছি তোমারে খাওয়াই এরে তুমি আমার মা হইবা কিলা তুমি আমার বয়সে সুচো হইবাই না গো কোথায় আছে নানি লয়ে ধরছে না বাগে ধরছে মনে করো তোমারে বাগে ধরছে এরে শুনো তোমার যদি কিচ্ছু লাগে আমারে হইও শর্মাইও না গো ভাই आजची आय हॉलची असेल तुम्ही का अच्छा तर जाईल মুর্শিদ দরিয়া খন্ডার বা দরিও খান্ডার বা মুর্শিদ দরিও খান্ডার ও বলা বুঝলাম ওই মুর্শিদ তুমি তো বাংলা রেডিও বন্ধ করো আমার কানে আর জানেন না তুই এটা বুঝবে কিল্লা এটা হইলো কি মুর্শিদি গান মুর্শিদি গান দেখি তোমার গলা খানো ভাই বাড়াও কিন্তু আমার গলা কিটা খাটিলে তাইনি দূর না তোমার গলাতে খান তাবিজ লাগাইতাম দিন দিন তোমার যে হারে দুশ্মন বাড়ে না জানি কোন দিন কি তাকে করি দেব তো তাবিজ লাগাইলে কি তৈব কেউ যদি তোমারে বান মারে খন্নি করে যা দুটো না করে ও তাবিজে তোমার রক্ষা করবো হাসানি কো ফিরিজা আমার লাগে তোর তোমায়ানি আরে পিন দিয়ে ফেলো পিন দিয়ে ফেলো আরে কোন নিউনি করতে না কোন নি করতে না দেখিও তো আমি তোমারে পিন দিয়ে দিছি আসলে দেখো চিন্তা করি আমার সে লাগে আমার লোক দুশ্মন নাই এ দোকান করছি আর নি না কইলাম দিও আর কোনো কান তো করতে নাই শুনো তুমি যাতে আর বিপদ না পড়ো ওটা লাগে আমি তাবিজ কান দিছি ইকান যত্ন সহকারে রাখবা থাকবো থাকবো এটা সিনাত থাকবো সবসময় হুম শুনিয়া দিলের সুথায় মারলো টান কুয়াই গেল আইজ আমারে আনিয়া দেও রে বেবার দামানি কো কুয়াই যে গেল তুকাইতে তুকাইতে মানে মিলতেও নাই আল্লাহ রে বা আল্লাহ কুয়াই যে গেল বেবাটি আল্লাহ কইতে পারো ওরে বউ হ্যাঁ কি তৈল ও বা তামান বেটা ই হারাদিন ফাগলা গুড়ার লাখান টই টই করি খই তাকো আর খই গুড়াও তুমি তো রে বাবা আছো রঙ্গ বইয়া বইয়া খাই যাই বুঝছো নি আর আমার যে দুনিয়ার কত কাম ও বাবা রে তুমি কিতা করো আত্মরালিয়ে বালা করি জানো সারা দিন হোর বাড়ি বইয়া বইয়া খাও মে ও বা আমি তো না হোর বাড়ি বইয়া খাইয়া তুমি তো রবো আমার তো না বড় খারাপ তুমি বনির বাড়ি বইয়া খাই রে আচ্ছা ইতা বাদ দিলা ওখানে একটা খামর মাত মাতি খামর কিতা কামুর মা কামুর কথা হইল গিয়া বুড়ু মিয়ার সম্পত্তিরে তো বাগাবাগি করে লওয়া লাগবো ও মাই মাই মাই মাই গু তোমার তান দে তো দেওয়া যাইতো না হেনে দেওয়া যাইতো না কারণ হইল গিয়া আমার বউ হইল গিয়া আমার হৌরের একমাত্র ফুট আর তাই হইল কি সারা সম্পত্তির মালিক আর তার সম্পত্তি হইল তো আমার ও বাবা রে পুত্রে তোমরা এক কাম করো ওখান লইয়া বই থাকো যে দিন তোমরা সামনে নানি খালি বইয়া বইয়া আঙ্গুল চুইবায় আর বেটা যেভাবে বিয়া শুরু করছে নানি না জানি কত বিয়া যে করব বেটা তো খারাপ কিছু হয়েছে না যদি আরো চার পাঁচ সান বিয়া করিলে তাহলে তো সম্পত্তির কোনো হইতাম নাই ও বেটা কিতা বাবরা মামু তুমি বাবা কথা কইছো আরে মামু ও বাবা তুমি জানো না ঠিক আছে পুত্রে পুত্রে স্যার স্যার তোরে মাদানি বালা পুতে উতে ধরিলছে নাকি না না বুট বুট কইতো নাই তো তুমি যে কথা কইছো মামু ঠিক কথা কইছো বুঝছি বুঝছি তে হুন খামর কথা দা জন্য কত কিছু হইয়া দিছে আমি বাজারে দিলাম তোমার কিছু লাগবে না আমার কোনো খরচ নাই অসুবিধা না এইটাই তোমাকে রক্ষা তোমারে তাই তাবিজ তোমার সব সম্পত্তি নিবার লাগি তুমি যে কিতা বললো আমার সম্পত্তি নিতে তুমি তা বুঝতে নাই তো বুঝলে আছি তাক আমি বাজারে যাইলাম গিয়া সোনার মাইকো তাই আমার সবটা শেষ করে লিছে তাই আমার জামাইরে জাদু করে লিছে এখন আমি আমার বাইর কান্দার যাওয়া লাগবো বাইও আমার একমাত্র উপায় দেখো তাই মারনি করে আসার আর দিনের মাঝে একবারও মিলে না তাই বাপে দুই তিন খান বিয়া করছো তারপরে তাই যে উন্দালো কিতা যে করে চিন্তা করি ভাই না এত খাম তাই মাই কে সোনার মাই বাপে এখান বাদে তোমার তারপরে অত বউ তোমার খেলে উন্দালো যাও তোমার বারবার কই উন্দর যাই না তবে কাম করুক এ তুমিও তো তারা শুনলে কিতা হইব এই তুই আর না বেটার দুগু বউ আছে হতে কি কাম করবা তুই না কাম করতে মরি বাবা তুমি দিন গফ না জি না জি না না কইছিলাম তোমরা গফ লাগবে না যদি বানাই দিতাম খাইলাও না দিও জনে মিলিয়া না আমার কিছু লাগতো না ও মাই অফুল তোমার যে সময় যেতা আগে মাই ফিরে যায় ডাকিও আমি তো আছি তোমরা সেবা যত্ন করা লাগে জি জি ঠিক আছে ठीक है बाबा अच्छा डाकमु अच्छा जाओगी गप पड़ो बाबा माई गप पड़ो जे जेते पारे কিটা গো দেখলে না তোর মার তামসাহি কি হুয়া গাইয়া দিয়ে ও উলা লইলে না সম্পত্তি নিতে করে হুয়া বাটের উচ্চ ওলাম বুদ্ধি হারাই মাতার সর্বনাশ হইছে ফিরোজাই আমার জামাইরে তাবিজ করে লিছে তাই তো এখন আমার আর দেখতে পারতো না এখন আমি কি দা করতাম ভাইসা খান্দিস না গো খান্দিস না গো বই তোমরা কেউ না ভাই আমি চাইতে ভাত খাওয়াত লাগছিলাম আমি তোর লাগে একটা ব্যবস্থা করছি ও দো উবা উবা একটা ব্যবস্থা করছি আমি ও নে ও দা ও নে ও তাবিজ তাবিজটা নানি ও তাবিজ ওটা তোর জামাই মান দিয়া দিবে দেখবে না খাম শেষ কি হইব তো সব একবারে আর টেনশন করিস না আমি তো ক্লান্তি আনছি বুঝস না আমার ওই জীবাত তো তাই অবশ্যই তুই দেখতে পাইতো না কোনো চিন্তা করিস না এটা আমি খাইলে আচ্ছা। যাকি যাকি যাকি তোমার লঙ্গি কুলার কথা হয়েছিল লঙ্গি খানতে একটু নিচে নামাও তোমার তাবিজ বানতাম তাবিজ না টাইট হ্যাঁ না না ও কি কইছো আচ্ছা এখন হত্যা হই ಎಗ್ಗೇನಿ ಲಗಿತ್ ಗೊಲ್ಲ ಹತ್ತುನಿ ಲಗಿತ್ ತೊಲ್ಲ ಆರಾಮ್ ಆಟಿಕ್ಕೆ ನಿಂತಾಯ ಮಯಾರೂನ್ ದಾಲೋ দাদি তুই কিতা হতে আমার দিয়া কাটেনি না বা তোমার তাবে যখন কাটি দাও এই ফিরুজা কেন কই আমি জানি কিতা হাই রে ফিরুজা হ্যাঁ কই গেল হাই রে আব্বা আব্বা তাই না হাই তো সকাল আছেন আপনারাও আছেন আমি বিভিন্ন জায়গায় ফাঁসি গেছিলাম ফাঁসি আপনারও বিয়ে শাদি করলিছি অন আপনারা কথা চিন্তা করতাম ওবাদামান স্থানে মান অস্থানে অপমান তোমার কি তা নাই নিবা জি আমার সব তো আছে তাই কেন পড়ে রইছো ওখানে হ্যাঁ মানুষের যে বৈঠক কয় তোমার কি ভালো লাগে না রে বা ভালো লাগে না ইকানো করিতে আসি একমাত্র আমার ভোর হইলে গিয়ে একলা ও বাবা রে ফুত্রে ওখান তো শুনছ ওই দেখ তোর দুই হরি আছেন এখন তুই তোর বাড়ির যাকি শুনছ তোমার বসির আলী তোমার হুরে কিতা কইছুন যে শুনছি আমার আর বুঝাই লাগতো না যাই হোক একটা সমাধান পাইলাম অন বাকি রইলে আত্মর আলী তো আত্মর আলীর বিষয়টা জিগাইলাই খোঁজেন বা তোমার আসো বিষয় কিতা ও দুলাবাইয়ে যখন আমার বোন দিয়ে বিয়া করছই এই সময় তাইন কইছিলা এই বংশত খেয়েও নাই ও আমি আমার বোন দিয়ে লইয়া অন্য আইছি ও যে আইছি তে আইছি ও যে থাকছি তেও থাকছি আর মনে চায় না যাওয়ার লাগে ও বা এগুতো দেখি আরো বড় বইতো এরারে বাইরে বা কইরা দাও তো দেখবাই কোনো সমস্যা থাকতো না দূরে বা তুই আর মাতিস না বিষয়টা যখন সুন্দরভাবে সমাধান হয়ে গেছে তে আমার মনে হয় যে আত্মরালি আর এনে আত্মর লাগানিটা ঠিক হইতো না বিলকিস যাই আমি বালা থাকি যখন সমাধান হয়ে গেছে তো তুমি না তাকিয়া গেতে হবে তুমিও যাও কি আচ্ছা এখন তো দেখা যায় সকল তো সমাধান হয়ে গেল আমরাও তাকে কি দেওয়া তাই কি বলুন হ্যাঁ? বুবু সব যখন সমাধান হয়ে গেছে তাইলে তুমি ছোট বোন মনে করিয়া তুমি আর আমি একলগে মিলিয়া তা বোন গো তোর কথা শুনিয়া আমার বড় ভালো লাগছে <laughs> তোমরা যদি ভালো লাগে মোরও ভালো লাগে আরে হলো তোমরা যদি ঠিক হয়ে চলতে পারো তো তার দাবাই নিয়ে ঠানাটা নিয়ে তো নাই আমার সোনার সংসার সোনার হয়ে যাব